কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দশ হাজার সাতশো ফুটে উন্নীতকরণের কাজ চলছে দ্রুত গতিতে এর মধ্যে রয়েছে সমুদ্রগর্ভে তেতাল্লিশ হেক্টর ভূমি ভরাটের মাধ্যমে নির্মিত সতেরোশো ফুট রানওয়ে যার কাজ শেষ হয়েছে প্রায় ষাট দশমিক পাঁচ শতাংশ অপরদিকে প্রাথমিক পর্যায়ের নয় হাজার ফুট রানওয়ে সম্প্রসারণের কাজ ইতিমধ্যে প্রায় আটানব্বই দশমিক পাঁচ শতাংশ শেষ হয়েছে এছাড়া আন্তর্জাতিক যাত্রী প্রান্তিক ভবন নির্মাণের কাজও শেষের পথে সুষ্ঠু ও নিরাপদ বিমান উড্ডয়নে সমুদ্রগর্ভে আরও প্রায় দু ফুট দৈর্ঘ্য বিশিষ্ট প্রিসিশন অ্যাপ্রোচ লাইট স্থাপন সহ বিদ্যমান রানওয়েতে ক্যাট টু এজিএল সিস্টেম স্থাপনের কাজ চলমান রয়েছে বলে জানালেন প্রকল্প পরিচালক ইউনুস ভূঁইয়া সমুদ্রে যে আমাদের প্রিসিশন অ্যাপ্রোচের জন্য লাইট স্থাপনের জন্য যে ফাইলিং কাজ সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আশা করি অক্টোবর দুই হাজার মধ্যে আমরা সম্পন্ন করতে পারবো অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই বিমানবন্দরটির কাজ শেষ হলে দেশের সর্ববৃহৎ রানওয়েতে পরিণত হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আকাশপথে দ্রুত যোগাযোগ স্থাপনের পাশাপাশি দেশি বিদেশি পর্যটক আকর্ষণ ও পর্যটন শিল্পের বিকাশে আমূল পরিবর্তন ঘটাবে এই বিমানবন্দর বললেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বর্তমান সরকার কক্সবাজার জেলা কেন্দ্রিক বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে তার মধ্যে একটি হচ্ছে যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর উন্নীত করা তো এটির কাজ এখন চলমান রয়েছে তো এই কাজটি যখন শেষ হবে তখন কক্সবাজারতে একটি পর্যটন সিটি পর্যটন নগরী এখন বিদেশ থেকে যে সমস্ত পর্যটকরা কক্সবাজারে আসেন তখন তারা সরাসরি কক্সবাজারে তারা আসতে পারবেন কাজে বিদেশের পর্যটকদের আলাদা একটি সুবিধা এখানে তৈরি হবে এছাড়া শুধুমাত্র যে বিদেশি পর্যটকদের জন্য এটা সুবিধা তৈরি হবে তা নয় দেশীয় পর্যটকদেরও কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা তৈরি হবে এখন হয়তো আমাদের প্রতিদিন আঠাশ থেকে তিরিশটা বিমান আমাদের এখানে ওঠানামা করে তখন হয়তো এই সংখ্যা আরও অনেক দ্বিগুণ একটু বেশি হবে তখন আমাদের লোকাল পর্যটকরাও হয়তো এখানে তখন অনেক স্বাচ্ছন্দ্যে এবং অনেক কম টিকেটে তারা হয়তো কক্সবাজার ভ্রমণ করতে পারবেন দু সালের উনত্রিশ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণের বর্ধিতকরণ প্রকল্পের উদ্বোধন করেন প্রকল্পটি বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়ন করছে বাংলাদেশ কোরিয়া ও চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠান ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বেতার কক্সবাজার